আবার এসেছে একুশে ফেব্রুয়ারি একটু পিছু ফিরে দেখি না কেমন ছিল উনিশশো বাহান্নের একুশে ফেব্রুয়ারি বা তার পরের দিনগুলো হয়তো সবাই সব ঘটনা জানেন তবুও আবার বলি একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন সাল সকাল নয়টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠের পাশে ঢাকা মেডিকেল কলেজের গেটের দিকে ছাত্রছাত্রীদের ভিড় জমে উঠতে শুরু করে সকাল এগারোটায় কাজী গোলাম মাহবুব অলি আহাত আব্দুল মতিন গাজীউল হক প্রমুখ ব্যক্তিত্বের উপস্থিতিতে সমাবেশ শুরু হয় একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের ব্যাপারে ছাত্র নেতৃবৃন্দ ও উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের মাঝে মতের অমিল দেখা দেয় উপস্থিত ছাত্র নেতাদের মাঝে আব্দুল মতিন এবং গাজীউল হক একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের পক্ষে মত দিলেও সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ এ ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়ায় উপস্থিত ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে এবং একটি মিছিল নিয়ে পূর্ব বাংলা আইন পরিষদের অর্থাৎ বর্তমান জগন্নাথ হলের দিকে যাবার উদ্যোগ নেয় আর তখনই পুলিশ লাঠিচার্জ ও গুলি চালায় গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আবুল বরকত রফিকুদ্দিন আহমেদ আব্দুল জব্বার সালাম শিশু শ্রমিক ওহিউল্লাহ আব্দুল আওয়াল সহ আরও অনেকেই নিহত এবং আহত হন রফিকুদ্দিন গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেন রফিকুদ্দিন আহমদই সম্ভবত পৃথিবীর প্রথম ভাষা শহীদের মর্যাদা লাভ করেন বাইশে ফেব্রুয়ারি শহীদদের জানাজা অনুষ্ঠিত হবে ছাত্রদের এই ঘোষণায় রাতের অন্ধকারে ঢাকা মেডিকেলের মর্গ থেকে অনেক লাশ গুম করে ফেলা হয় প্রথম শহীদ রফিককেও রাতের আধারে আজিমপুর পুরনো কবরস্থানে তড়িঘড়ি করে কবর দেওয়া হয় তার কবরের কোনো চিহ্ন পাওয়া যায়নি আহত সালাম ঢাকা মেডিকেলে পঁচিশে ফেব্রুয়ারি মারা যান পঁচিশ তারিখ বিকেলে তাকেও আজিমপুরে কবরস্থ করা হয় কিন্তু সালামের কবরও আজও শনাক্ত বা সংরক্ষণ করা হয়নি রফিকের মতো সালামও মিশে আছেন হাজারো কবরের ভিড়ে বাইশে ফেব্রুয়ারি হাজার হাজার ছাত্র জনতা নিহতদের স্মরণে কার্জন হল এলাকায় নামাজে জানাজা আদায় করে শোক মিছিল বের করে শান্তিপূর্ণ সেই শোক মিছিলে পুলিশ আবার গুলি চালালে শফিউর রহমান সহ চারজন ঘটনাস্থলেই নিহত হন তেইশে ফেব্রুয়ারির রাতে বরকতের গুলিবিদ্ধ হওয়ার স্থানে ভাষা শহীদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করা হয় মেডিকেল কলেজে জমানো ইট চুন সুরকি দিয়ে এ কাজ শুরু করেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা তাদের সাথে অনেকেই এই মহৎ কাজে যোগ দেন চব্বিশে ফেব্রুয়ারি ভোর ছয়টায় শহীদদের স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শেষ হয় সকাল দশটার দিকে শহীদ শফিউর রহমানের পিতাকে দিয়ে স্মৃতিস্তম্ভের ফলক উন্মোচন করা হয় ছাব্বিশে ফেব্রুয়ারি পুলিশের ঘৃণ্য কালো হাত সেই স্মৃতিস্তম্ভ ভেঙে চুরে কুড়িয়ে দেয় স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু আমরা এখনো চার কোটি পরিবার খাড়া রয়েছি তো যে ভিত কখনো কোনো রাজন পারেনি ভাঙতে ইটের মিনার ভেঙেছে ভাঙ্গুক ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগবে চার কোটি পরিবার কবি আলাউদ্দিন আল আজাদের এ কবিতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরেছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে দ্বিতীয় শহীদ মিনারের ভিত্তি স্থাপন করেন পূর্ববঙ্গ সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার মানানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ বরকতের জননী হাসিনা বেগম উনিশশো তেষট্টি সালের একুশে ফেব্রুয়ারি শহীদ বরকত জননী এই শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাষার জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছে তার ছেলে মহৎ মৃত্যুকে বেছে নিয়ে পেয়েছে শহীদের সম্মান কিন্তু এই মায়ের চোখে আমি কোনো গর্ব আনন্দ দেখছি না দেখছি একরা শূন্যতা সন্তান হারানোর শূন্যতা যে শূন্যতা পূর্ণ করার কোনো শক্তি এই পৃথিবীতে কারো নেই চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রী বসে বাঙালিকে সর্বদা চলার প্রেরণা যোগায় একুশ আজ সেই অমর একুশে শোক ব্যথা বেদনা আর আত্মত্যাগের অহংকারে উদ্দোলিত হওয়ার দিন আজ সাহস প্রত্যয় আর উদ্দীপনায় সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার দিন একই সঙ্গে আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের দিনটি প্রত্যেক বাঙালি তথা মাতৃভাষা প্রেমীর রক্ত টকবকে চেতনায় শানিত হওয়ার দিন সকল ভাষা শহীদদের আজকের এই বিশেষ দিনটিতে আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি অমর হোক একুশে ফেব্রুয়ারি